হ্যালো আমি জ্যামক্সের পক্ষ থেকে আমিন রহমান বলছি এটা আমাদের English pronunciation video lesson number দুই এই লেসনে আমরা ইংরেজি ধ্বনি ভি যা বাংলা ভাষায় নেই তা শিখব প্রথমে আমাদের জানা দরকার যে ধ্বনি দুই রকম হয় আনভয়েসড ধ্বনি ও ভয়েসড ধ্বনি ইংরেজির এফ একটি আনভয়েসড ধ্বনি এই ধ্বনি করতে মাথার থেকে শুরু করতে হয় কিন্তু ভয়েস ধ্বনি শুরু করতে হয় বুক থেকে এই বাতাস এখান থেকে নিয়ে ভোকাল কর্ড দিয়ে পাস করে মুখ দিয়ে বের করতে হয় ভি একটা ভয়েস ধ্বনি এটা করার সময় বুকে হাত দিলে দেখব যে বুক একটু কাঁপছে এবং অ্যাডাম অ্যাপেলে হাত দিলে দেখব যে সেটা একটু নড়ে উপরে চলে যায় আর একটা কথা জানা ভালো যে বাংলা ভাষায় ধ্বনি ভ ও ইংরেজির ভি এক না দুইটা ভিন্ন ধ্বনি ভ করার সময় শুরুতে ঠোঁট দুইটা বন্ধ থাকে এবং শব্দ করার সময় ঠোঁট খোলা হয় এভাবে ভ ভ ভ ধ্বনিতে দুই ঠোঁট বন্ধ করতে হয় না আর্টিকুলেটার্স হল উপরের দাঁত ও নিচের ঠোঁট ও দুটা খুব কাছে আনতে হবে কিন্তু একে অপরকে স্পর্শ করবে না একটু ফাঁক থাকবে এভাবে ভি যেহেতু ভয়েস ধ্বনি আমরা বুক থেকে বাতাস শুরু করে গলা দিয়ে পার করে মুখে এনে তা উপরের দাঁত ও নিচের ঠোঁটের মাছের ফাঁক দিয়ে জোর করে বের করব এইভাবে এইটা অনেকটা বাংলাদেশের স্টিমারের হর্নের মতো আওয়াজ তাই আমি এটাকে স্টিমার হর্ন এক্সারসাইজ বলি এইভাবে হর্ন বাজাও এখন আমরা হর্ন বাজানোর থেকে কয়েকটা ইংরেজি শব্দ উচ্চারণ করি VAN van van VAT VAT VAT VEN টি ভ্যাট ভ্যাট V E R Y very, very. V O T E. Vote, vote. L O V E. Love, love. আবার করি ভি এ এন ভ্যান V-A-T, VAT. E V-E-R-Y, very. V-O-T-E, vote. L-O-V-E, love. যাদের ঠিক হচ্ছে না তারা আয়নার সামনে প্র্যাকটিস করতে পারো দেখবে যে ঠোঁট বন্ধ হচ্ছে কিনা বন্ধ হলে ভ ধ্বনি বেরোবে প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবে আমাদের এই লেসনটা এখানেই শেষ